আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতহ আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসলাত ওয়াসালামু আলা রসুলিহিল আমিন ওলা আলিহি ওয়াসাহাবিহি আজমাইন আম্মা বাদ আউজবিল্লাহি সামি ইল আলিম মিনে শেতন রজিম মিন হামজিহি ওয়ানাকফিহি ওয়ানাফসিহ বিসমিল্লাহি রহমান রহিম ওয়াকুল জা আল হাক্কু ওয়াজহকল বাতিল ইন্নাল বাতিলা কানা জহুক প্রশংসা মাত্র আল্লাহর জন্য শান্তির ধারা বর্ষিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনার সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছে এবং স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো এই উদ্দেশ্যে মূলত বাংলাদেশের একজন আলোচক মুক্তি শামসুদ দোহা একজন হানাফি দেবন্দী আলেম তিনি অনেক বাহাস মোনাজারা এবং আহ্লাদিসদেরকে অনেক চ্যালেঞ্জ অনেক কিছু তিনি করে থাকেন আপনারা দেখেছেন ইতিমধ্যে তার অসংখ্য ভিডিও এবং আহ্লাদিসদের বিরোধিতা বেশ ভালোভাবে তিনি করতে পারেন আমরা দেখেছি তার এই অভিজ্ঞতা খুব বেশি ভালো আছে তো যাই হোক তারপরে তিনি একটি সরাতুল ফাতে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে নিজের দলিল পেশ করেছে কোনো আপত্তি নেই আমাদের তারপরে আহলুল হাদিসদের কিছু দলিলকে তিনি কাটাছেড়া করতে গিয়েছেন মানে খণ্ডন করতে গিয়েছেন খণ্ডন করতে গিয়ে তিনি একটা হাদিস বলে তিনি সেটাতে বেশ অনেকগুলো ভুল করেছে ভুল না বরং তিনি মিথ্যাচার করেছে কিছু ঢেকে রেখেছে কিছু ইবারত একটা হাদিসের হুকুম আর একটা হাদিসের হুকুমে লাগিয়ে দিয়েছে এবং মহাদিসদের কলকে তিনি ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করেছে আপনাদেরকে সে বিষয়টা আজকে আমরা শেয়ার করব কেননা আহলুল হাদিস আলে বলে মারা যদি কোনো একটা ভুল করে তারা বুখারি তহিদ প্রকাশন বুখারি হাতে তুলে দেখায় যে এই দেখো তহিদ প্রকাশন বুখারিতে পাল্টা লেখা আছে ভুল লেখা আছে বা অন্য কেউ আলেম যদি ভুল করে ভিডিও সামনে রেখে বলে এই দেখো ভুল করেছে মানে তারা এগুলো করতে খুব পারদর্শী এবং তারা এটা খুব ভালো পারে তো যাই হোক তার মানে আমরা তাদেরকেও বলি যে ভাই দাদা বা হুজুর মুফতি সাহেব আপনাদের দ্বারা ভুল হওয়া সম্ভব আমি এই জন্য বারবার একটা কথা বলি যে মাইক ধরেছে সে ভুল করবে যে কলম ধরেছে সে ভুল করবে কিন্তু এই ভুলগুলোকে সামনে নিয়ে এসে জনসাধারণের সামনে উপস্থাপন করা এবং একজন আলেমকে হেউ প্রতিপন্ন করা এটা যৌক্তিক নয় এটা উচিত নয় একজন আলেমের জন্য এটা শোভনীয় নয় তার জন্য আপনাদের সামনে তার একটা ভুল এবং সম্পূর্ণ ভুল না এটা মিথ্যাচার গোপন করেছে আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন তিনি আরবি পড়েছেন কিন্তু অনুবাদ করেনি এ ধরনের আছে আসেন প্রথমত আমরা কথা না বলে আমরা শাইকের একটা বক্তৃতা আপনাদের সামনে শোনাই আচ্ছা স্ক্রিনটা আমরা নিয়ে চেষ্টা করছি দেখা যাক স্ক্রিনটা আসে কিনা যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন শেখ শামসুদ দোহা তার নিজেরই একটা সাইড আছে ইউটিউবে সেখানে তিনি আলোচনাটা করেছে আসেন আলোচনাটা শুনে নিই আলাদাভাবে এখানে আপনাদের কোনো সংশয় সন্দেহের কোনো সুযোগ নেই এবার আসুন আমরা আমাদের বন্ধুরা যে দলিলগুলো দেয় এবং মানুষদেরকে বিভ্রান্ত করে বা মানুষ বিভ্রান্তির মধ্যে চল পরে সে বক্তব্য আমরা সামনে তুলে ধরছি তারা একটি হাদিস দিয়ে দলিল দেয় এটা আমাদের দেখতে পাচ্ছেন আপনারা সহি বুখারি শরীফ দেখতে পাচ্ছেন এটা এক নম্বর খন্ডে একশো চার নম্বর পৃষ্ঠায় সাতশো সাতচল্লিশ নম্বর হাদিস হজরত ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب সহি বুখারী শরীফ যে লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ওই ব্যক্তির নামাজ নেই যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না একইভাবে হাদিস আসছে তিরমিজি শরীফের মধ্যে তারপরে আরো বিভিন্ন হাদিসের কিতাবের মতো হাদিস আসছে সম্মানিত দর্শক আমরা আমাদের নিজেদের মন্তব্য এখানে তুলে না ধরে যেহেতু সহি বুখারি থেকে তারা এই হাদিসটা দেয় তাই আমরা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যারা উস্তাদ যে এই হাদিসটা আসলে কোথায় কোন জায়গার জন্য প্রয়োগ হবে সব সময়ের জন্য জামাতের জন্য নাকি একাকি পড়ার জন্য আমরা ইমাম বুখারি রহমাল্লাহ তালার উস্তাদ এবং উস্তাদের উস্তাদ থেকে আমরা বক্তব্যটা নিয়ে যাই তাহলে আসুন এটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন তিরমিজি শরীফ দেখতে পাচ্ছেন এই তিরমিজি শরীফের এক নম্বর খন্ডে একাত্তর নম্বর পৃষ্ঠায় তিনশো বারো নম্বর হাদিস ইমাম আহমদ ইবিন হামদুল রহিমাল্লাহ যিনি ইমাম বুখারি রহিমাল্লাহ উস্তাজ তিনি বলেন যে ওয়া ইম্মা আহমদ ফাকালা মানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আহমদ তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য লা সালাতা লিমান লাম ইয়াকরা কিতাব যে ফাতেহাতুল কিতাব ছাড়া নামাজ হবেই না যে ব্যক্তি পড়লো তার নামাজই হলো না ইদা কানা ওয়াহদা যখন ওই ব্যক্তি একাকি থাকবে তখন হচ্ছে এই মাসালা অন্য সময়ের মধ্যে না তাহলে আমরা বুঝে নিলাম যে এই ইমাম বুখারি রাহিমাহুল্লাহ যে হাদিস নিয়ে আসছেন যে হাদিস হাদিসই আমাদের ভাইরা দেয় ইমাম বুখারের উস্তাদের বক্তব্য হচ্ছে যখন ওই ব্যক্তি একাকী হবে তখন হলো ওই মাসালা তার মানে যখন একাকী নামাজ পড়ে অথবা যখন মুক্তাদি কোনো নামাজের মধ্যে তার নামাজ ছুটে যায় তখন হচ্ছে তার জন্য এই মাসালা সবসময় তার জন্য এই মাসালা নয় আচ্ছা এখন আসুন ইমাম বুখারির উস্তাজের উস্তাদ কি বলেন ইমাম বুখারের উস্তাদের উস্তাদ হজরত সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমহুল্লাহ তিনিও একই বক্তব্য দিয়েছেন সেটা আসছে আবু আবুদাউদ শরীফের মধ্যে আটশত বাইশ নম্বর হাদিস মধ্যে একশত দেখি আবুদাউদের নুস্খা দেখাচ্ছে একশো উনিশ নম্বর মধ্যে তিনিও বলেছেন সেটা হলো এই যে লা ইয়াকরা কিতাব ফাসাইদান ক্বালা লিমা ইউসাল্লি ওয়াহদা যে এই হাদিসের বক্তব্যটা হচ্ছে কখন যে ব্যক্তি একাকীভাবে নামাজ পড়ে সেই ব্যক্তির জন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা সহি বুখারীর বক্তব্য দিয়ে আমরা বুঝালাম যেটা আসলে জামাতে নামাজ পড়া অবস্থার মধ্যে নয় এটা হচ্ছে যখন কোনো ব্যক্তি একাকি নামাজ পড়বে তখন তার জন্য উপরন্ত এখানে একটা বিষয় আমরা আমাদের ভাইদেরকে বলবো যে প্রিয় ভাইয়েরা আপনাদেরকে একটা বিষয় আমরা বলি সেটা হচ্ছে যে জামাতে যখন আপনারা নামাজ পড়েন জি এটা একটা আলাদা মাসালাতে তিনি চলে গিয়েছেন তারপরে মানে যাবেন আর কি তো আমরা আপনাকে এতক্ষণ দেখাচ্ছিলাম আমাদের এই শাইখের আলোচনা আপনারা শ্রবণ করেছেন খুব মিষ্টি ভাষাতে তিনি বলছিলেন জাহলুল হাদিসরা যে দলিল দেয় যে লাসরাত আলিম আল্লাম ইকরবি ফাতেতিল কিতাব সে বুখারি সাতশো ছাপান্ন নম্বর হাদিস তো এই হাদিসকে তিনি খণ্ডন করতে চেয়েছেন খণ্ডন করতে গিয়ে তিনি যে বলেছেন যে এই খণ্ডনটা আমরা নিজের তরফ থেকে কিছু বলবো না আমরা ইমাম বুখারির উস্তাদের উস্তাদরা কি বলেছে বিষয়ে সেগুলো আলোচনা করব খুব ভালো কথা অবশ্যই সালাবদের মানহাজ অনুসারে তো আমাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে কোনো কোনো সমস্যা নেই কিন্তু সালাবদের নাম দিয়ে ইমাম বুখারি রহমাল্লাহ উস্তাদের নাম দিয়ে যদি আপনি খেয়ানত করেন প্রতারণা করেন ধোকা দেন এগুলো তো উচিত নয় একজন আলমের জন্য এগুলো তো উচিত নয় মানে এগুলো একদম খুবই খারাপ কাজ যে সারাবদের নাম নেবেন কিন্তু তাদের তরফ থেকে আপনি উল্টা পাল্টা ব্যাখ্যা করবেন অর্ধেক ইবারত পড়বেন অর্ধেকটাকে আপনি গোপন করবেন হজম করবেন এগুলো কিন্তু উচিত নয় আসেন তিনি দুটো মানে দলিল পেশ করার চেষ্টা করেছেন যে আমরা বলছি সেরা ফাতে ছাড়া নামাজ হবে না বুখারির হাদিস তো এই হাদিসকে কেন্দ্র করে তারা বলছে যে এখানে ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম আহমেদ ইবিন হাম্বাল রহিমহল্লা ইমাম বুখার রহিমুল্লাহর উস্তাদ তিনি বলেছেন এটা একাকি নামাজিদের জন্য দুই নম্বর দলিল পেশ করেছে সোনান আবু দাউদ থেকে আটশো বাইশ নম্বর হাদিস ওখানেও তিনি বলতে চাইছেন এখানে এই হাদিসটা সুপিয়ান ইবনু ওয়াইনা রহমহল্লা তিনি বলেছেন যেটা একাকি নামাজিদের জন্য মানে তারা খণ্ডন করছে যেহেতু আমরা বলছি সুরফ হাতে নামাজ হবে না ওরা বলছে আরে এটা ইমাম মুক্তার সকলের জন্য নয় এটা মূলত শুধুমাত্র একাকি নামাজ যখন পড়বে তখন সরফুল ফাতে পড়তে হবে কিন্তু জামাতে নয় তাই তারা দুজন মহাদিসের উপরে নির্ভর করেছে এক ইমাম আহমদ বিন হামল রহমহুল্লাহ দুই সুপেন ওয়াইন রহমহুল্লাহ এ দুজন আর দুজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব কোনো সন্দেহ নেই মানে একদম যারা পরিমাণের সন্দেহ নেই তো আসেন আমরা কিতাব দেখা শুরু করি তিনি কোথায় কোথায় খেয়ানত করেছে <laughs> হ্যাঁ, হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন আসেন আমি কিছু আপনাদেরকে কিতাব দেখাবো কিছু কিতাব দেখাই আপনাকে আমরা স্ক্রিনে কিছু কিতাব নিয়ে আসার চেষ্টা করছি দেখা যাক কতক্ষণ লাগে হ্যাঁ আমরা চলে এসেছি জি আপনারা দেখছেন প্রথমে সহি বুখারিটা আমি দেখাই যে হাদিসটা আমাদের দলিল ইমাম বুখারি দেখেন দশ নম্বর অধ্যায় পঁচানব্বই অনুচ্ছেদে কি আছে ইমাম বুখারি অধ্যায় রচনা করেছে যে সব সালাতেই ইমাম ও মুক্তাদির কিরাত পড়া জরুরি মোকামি অবস্থায় হোক অথবা সফর সশব্দে কিরাতে হোক মানে সশব্দে কিরাতে সালাতে হোক বা নিঃশব্দে সব সালাতে ইমাম ও মুক্তাদির কির আত পড়া জরুরি তার মানে আমরা আহলুল হাদিসরা যে বুঝটা বুঝেছি হাদিসটা থেকে ইমাম বুখারি মহল্লা একজন বিজ্ঞ পণ্ডিত যিনি হাদিস সংকলন করেছেন তিনি এটা বুঝেছে বলে তিনি এটা অধ্যায় রচনা করেছেন আর ইমাম বুখারির বাপ প্রত্যেকটা হচ্ছে ফেকি বাব ইমাম বুখারির যেটা বুঝতেন তেনার যেটা রায় তিনি সেটা দিয়ে এটা করতেন ইমাম জাহাবি আল কাশিফে এটা উল্লেখ করেছে তো ইমাম বুখারি লাসলতা ইল্লাবি ফাতিল কিতাবের মানে যে দলিল তিনি নিয়েছেন যে ইমাম হোক মুক্তাদি হোক মুকামি অবস্থায় হোক সফর অবস্থায় হোক নিঃশব্দে কিরাত হোক আর সশব্দে কিরাত হোক সবসময়তে সরাতুল ফাতেহা পড়তে হবে ইমাম বুখারি বুঝ তারপর তিনি হাদিস নিয়েছেন দেখেন সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস দেখেন পঞ্চান্ন গেলে এটা হচ্ছে সাতশো ছাপান্ন ওবাদ বিন সামিত রদি আল্লাহ থেকে বর্ণিত যে রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতে সুরা আল ফাতেহা পড়লো না তার সালাত হলো না এখানে আনা রসুল্লাহ সাল্লাম কলা লা সালাত আলী মাল্লাম ইকরা বিফাতেহাতিল কিতাব তো এই দলিলটা ইমাম বুখারি নিয়ে এসেছে তাদের খণ্ডনটা আপনারা শুনলেন এবার আসুন তারা যে দুটো দলিলের কথা বলেছে সোনান তিরমিজিতে ইমাম আহমদ বিন হাম্বাল বলেছেন এটা এক একই নামাজিদের জন্য আসেন আমরা সোনান তিরমিজি খুলেছি এটা ইসলাম ফাউন্ডেশনের সোনান তিরমিজি আপনাদের সামনে আমরা পেশ করছি ইসলাম ফাউন্ডেশনের আঠাশ পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের আঠাশ পৃষ্ঠা দেখেন এটা হচ্ছে দ্বিতীয় সোনান তিরমিজি দ্বিতীয় খণ্ড ইসেং ফাউন্ডেশন থেকে এটা ছাপানো হয়েছে এটা কোনো আহলে হাদিস আহলে হাদিসদের তো কোনো প্রকাশনী নয় দেখুন আঠাশ নম্বর পৃষ্ঠে আমরা নিয়ে এসেছি তিনি যে ইবাদতটা নিয়ে এসেছেন সেই ইবাদতটাই জি ইমাম আহমদ বিন হাম্বালের সেই কলটা ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম শাহি ইমাম আহমদ জি এইচ ইমাম আহমেদ বিন হাম্বালের কল আপনারা নিজেরা পড়ে নেন যে তিনি কি আছে এখানে সম্পূর্ণটা পড়েন বুঝতে পারবেন ইমাম আহমেদ ইবনু হাম্মাল রহমুল্লাহ বলেন হজর জাবের বিন আবদুল্লাহ রদাল আনহু একজন সাহাবি আর তিনি সুরা ফাতেহা ফাতেহা ভিন্ন সালাত হয় না মানে সুরা ফাতে ব্যতীত ভিন্ন কোন সালাত হয় না এই হাদিসটা একা সালাত আদায়কারীর বেলায় প্রযোজ্য বলে ঘোষণা দিয়েছেন এটা হচ্ছে ইমাম আহমেদের কল তিনি এটুকুই নকল করেছেন মুফতি শামসুদ্দ সাহেব এটুক নকল করেছে এই এই অংশটুক যে হজরত জাবির বিন আবদুল্লাহ থেকে যে দলিলের আলোকে ইমাম আহমদ বিন হাম্বাল বলেছে যে সুরা ফাতে আসাদ নামাজ হয় না এটা একাকি নামাজিদের জন্য এরপরে ইমাম আহমদের কল কিন্তু শেষ না দেখেন তার পরের লাইনে আছে কি মুফতি শামসুদ্দোহা সাহেব যদি আর একটা লাইন পড়তো তাহলে আর কোনো ইতলাফ থাকতো না কেন একটা লাইন কেন পড়লেন এক লাইন পড়লে তো আপনার বোঝা যেত যে আপনি আসলে হক প্রচার করছেন কিছু গোপন রাখছেন না দেখেন কি আছে এতটা সত্ত্বেও ইমাম আহমেদ ইবনে হাম্মাল রহমহুল্লাহ নিজে ইমামের পেছনে মুক্তাদির কিরাত করার অভিমত গ্রহণ করেছেন তিনি বলেন ইমামের পেছনে থাকলেও সুরা ফাতেহা পাঠ বর্জন করবে না আলহামদুলিল্লাহ আল্লাহ দেশের দলিল এখানে মজুদ আছে তিনি অর্ধেক নিজের পক্ষে টুক করে একটু কেটে নিয়েছে এ অংশটা কিন্তু এই অংশটা তিনি কাটলেন যে জাবির বিন আবদুল্লাহ থেকে ইমাম আহমেদের যে রায়টা সেটা কিন্তু পরে আছে এতদা সত্যি ইমাম আহমেদ বিন হাম্বেল নিজের জন্য ইমাম পেছনে কিরাত করা তিনি অভিমত পোষণ করেছেন এবং তার পাশাপাশি তিনি বলেন যে ইমামের পেছনে থাকলে সুরা ফাতেহা বর্জন করবে না ইমাম আহমেদের এটা হচ্ছে শেষ কল যে একাকি নামাজের জন্য মত পোষণ করেছে তিনি শেষ রায়টা কি শেষ রায় হচ্ছে এটা যে ইমাম আহমেদ বিন হাম্বালের মাঝাবেও তার আমল যে সুরা ফাতিয়া পড়তে হবে কিন্তু আমাদের মুক্তি শামসুদ্দোয়া সাহেব এখানে খেয়ানত করেছে নিজের যতটুকু দরকার তিনি ওখান থেকে টুক করে কেটে নিয়ে নিয়েছে অনেকে যেমন আছে তাকারবসাল্লাহ তোমরা সালাতের ধারে কাছে যেও না ওয়ান্তুম সুকারা এটুককে হজম করে ফেলে কিন্তু ইমাম আহমেদ এখানে সম্পূর্ণ কলটা তিনি পড়েননি আপনার দর্শক মন্ডলী আপনার দেখতে পাচ্ছেন যে তিনি সম্পূর্ণ কলটা না কেটে তিনি কিভাবে একটা খেয়ানত করেছেন আসেন দেখেন এটা আমরা দেখালাম ইসলাম ফাউন্ডেশন আটা দেশে দেখায় হোসেন মাদানী প্রকাশনী থেকে যেটা ছাপিয়েছে এখানে দেখেন এখানেও যে ইমাম আহমেদ ইবনু হাম্বাল রহমুল্লাহ বলেন যে জাবের রদানু ছিলেন রসুল সাল্লাহ সাল্লামের একজন সাহাবি আর তিনি তার হাদিস যে যে সুরাতুল ফাতেহা পাঠ করেনি তার নামাজ হয়নি এই ব্যাখ্যায় বলেছেন এই হুকুম একাকী নামাজ পাঠকারীর বেলায় প্রযোজ্য এতদা সত্যি ইমাম আহমেদ ইবনু হাম্বল রহমল্লাহ ইমানের পেছনে সুরা ফাতেহা পাঠ করার নীতি অনুসরণ করেছেন এবং এবং দেখেন এবং বলেছেন লোকেরা যেন ইমামের সাথে ইমামের সাথে নামাজ আদায় করলেও সুরা ফাতেহা পাঠ করা ছেড়ে না দেয় স্পষ্ট স্পষ্ট দেখেন তিনি কিন্তু একটা মানে খেয়ানত করেছেন তিনি আদেশটা বলতে গিয়ে তিনি একটা খেয়ানতের শিকার করে মানে জনসনকে ধোকা দিয়েছেন অর্ধেক নিজের পক্ষে দলিলটা পড়েছে কিন্তু ইমাম আহমেদের শেষ রায়টা তিনি পেশ করেননি এই গেল এক নম্বর তার মানে বোঝা গেল দর্শক মন্ডলী যে ইমাম আহমেদ বিন হাম্বাল থেকে তিনি অর্ধেক কল নকল করেছেন ইমাম আহমেদের নিকটে মুক্তাদি ইমাম হোসেন সৈয়দুল ফাতেহা পড়বে এটাই রায় আপনারা এটা কেন গ্রহণ করলেন না ইমাম আহমেদ বিন মানে ইমাম বুখারি উস্তাদের কাছ থেকে দলিল আপনি গ্রহণ করতে চাইছেন তাদের ব্যাখ্যা নেবেন তো শেষ ব্যাখ্যাটা নেন এ ব্যাখ্যা কেন নিচ্ছেন না এটা আপনাদের বিরুদ্ধে তাই এইভাবে আপনারা হক প্রচার করবেন এটা আপনাদের হকের নমুনা যাই হোক তারপর তিনি দ্বিতীয় একটি দলিল পেশ করেছেন যে শুনান আবু দাউদে আটশো বাইশ নম্বর হাদিসে সুফিয়ান ইবনু ওয়াইন রহমাল্লাহ তিনি নাকি বলেছেন লা সাল্লাত আলী আল্লাহ বিক্রবি ফাতেতুল কিতাব যে ব্যক্তি সালাতুল ফাতে পড়লো না তার নামাজ হলো না এটা একাকি নামাজিদের জন্য এই মত নাকি এই ইমাম সুফিয়ান সুফিয়ান ইবনু ওয়াইন রহমাল্লাহ তিনিও এই মত পোষণ করেছেন আসলে আমরা দেখি যে তিনি এখানে খেয়ানত কি করেছেন জি না এই কথা এই হাদিসে সুফিয়ান ইবনু ওয়াইন রহমাল্লাহ তিনি মত পোষণ করেননি এটা ধোকা দিয়েছে দেখেন আমরা শোনান আবু দাউদ নিয়ে আসছি আপনাদের সামনে সো না উদাউট দ্যাট ইসলামিক ফাউন্ডেশন আমি আপনাদের দেখাই সোনান আবু দাউদ সোনান আবু দাউদ দেখছেন Sunan Abu Dawud Islamic foundation থেকে ছাপা দ্বিতীয় খণ্ড আটশো বাইশ নম্বর হাদিস আটশো বাইশ নম্বর হাদিস আমরা নিয়ে আসার চেষ্টা করছি আটশো বাইশ নম্বর হাদিস আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি দেখা যাক কি আছে সেখানে আটশো আঠারো আটশো উনিশ আটশো একুশে চলে এসেছে আটশো বাইশ জি আলহামদুলিল্লাহ চলে এসেছে এই হাদিসটা তিনি পেশ করেছেন দেখেন এই হাদিসটা তিনি পেশ করেছেন সোনা আবু আটশো বাইশ নম্বর হাদিস দেখেন কলা লা সলাত লিমাল্লাম ইকরা বিফাতিহাতিল কিতাব তারপরে শব্দ কি আছে ফাস কলা সুফিয়ান লিমান ইউসাল্লি ওয়াহাদা পরিষ্কার এখানে দেখেন যে হাদিসের ইবারত তিনি বলেছেন যে কিতাব হাদিস এখানে শেষ নয় তারপর যে যে ব্যক্তি না এবং তার সঙ্গে অতিরিক্ত কিরাত করলো না এই যে ব্যক্তি না এবং অতিরিক্ত একটা কিরাত করলো না তার নামাজ হলো না এই হাদিসের কমেন্টারিতে ব্যাখ্যাতে কলা সুফিয়ান সুফিয়ান রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইউসাল্লি ওহাদা এটা হচ্ছে একাকি নামাজিদের জন্য দেখেন অনুবাদ দেখেন ফাউন্ডেশন কি করেছে কুতাবিন সাইদ থেকে বর্ণিত আছে যে উবাদাবিন সামিত সামিদ হতে বর্ণিত যে হাদিসের সনদ সনদ রসুল সাল্লাহ পর্যন্ত পৌঁছেছে মানে মারফু তিনি বলেন যে ব্যক্তি সুরা ফাতেহা এবং তার সাথে অতিরিক্ত কিছু পাঠ করলো মানে পাঠ না করবে তার নামাজ পূর্ণাঙ্গ হবে না বুখারি মুসলিম রেফারেন্স তারপর দেখেন রাবি বলেন মানে সুফিয়ান রাবি বলেন এই নির্দেশ কেবলমাত্র একাকী নামাজিদের জন্য তারপরে সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনারা বুঝতে পারছেন যে সুপেন ইবনু ওয়াইনা লা সালাতা ইল্লা বি ফাতিদিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এই হাদিসের কমেন্টটাতে তিনি বলেননি যে এটা একা কি নাম যেটার জন্য কোন হাদিসের কমেন্টটাতে বলেছেন যে যে শব্দ আছে ফাসিদান এই ফাস ইদান মানে অতিরিক্ত কিরাত করলো না এই হাদিসের ব্যাখ্যাতে তিনি বলেছেন যে তার নাম হলো না এটা একা কি নামাজিদের জন্য কিন্তু আমাদের মুফতি শামসুদ্দোহা সাহেব সম্পূর্ণ একটা হাদিসের ইবারত ইবারতের হুকুম ইমাম সুপেন সরকে দিয়ে আর একটা দিকে মিথ্যাচার করে দিয়েছে যে ব্যক্তি সুরা ফাতে পড়লো না এবং অতিরিক্ত কিরাত করলো না তার নামাজ হলো না এই হাদিসের আলোকে এই হাদিসের ব্যাখ্যাতে এই হাদিসের মতামত পোষ করেছে সুফিয়ান ইবনু ওয়াইন রহমল্লা এটা কি নামাজের জন্য লাসাল্লাহ ইল্লা বিফাতেল কিতাবে সুফিয়ান ইবনু ওয়াইন রহমল্লা এই মন্তব্য করেনি কিন্তু আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বললেন ধোকা দিলেন আপনি ইবারতে ফাসিদান শব্দ পড়েছেন কিন্তু সেটা বাংলা অনুবাদ করেননি হ্যাঁ এটা কি আশ্চর্য নাই আসেন আমরা একটা দেখাই আল্লাহ নাসরুদ্দিন আলবানি তাহাকে যে সুনান আবুদাউদ ছাপিয়েছে বাংলাতে দ্বিতীয় খণ্ড পাঁচশো প্রথম খণ্ড পাঁচশো বাষট্টি পৃষ্ঠ আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন একই হাদিস একই হাদিস যে এখানে দেখেন একই বিষয় যে লা সালাত আলী মাল্লাম ফাতিহাতিল কিতাব ও ফাস ইদান এই যে ফাস ইদান শব্দটা আছে কলা সুপিয়ান ইমান ইউসাল্লি হাদা যে এটা কি একাকে নামাজের জন্য আর কোন হাদিসের ভিত্তিতে সুফিয়ানের কলটা আছে যে স্পষ্ট যে ফাস ইদান এই শব্দ এই এই শব্দের হাদিসে সুফিয়ান বিন ওয়াইন রহমাহুল্লাহ এই মন্তব্য করেছেন দেখেন যে ফাসিদান এই ফাসিদান যুক্ত হয়েছে ওই হাদিসে তিনি কমন করেছেন নওয়াজুবিল্লাহ মিন জালিক একজন <laughs> কিভাবে মিথ্যাচার করে আসেন আমরা একটা নুস্কা দেখাই এটা যে শেখ সোহেব আর নওয়াত রহিমাহুল্লাহর এটা নুস্কা তিনিও দেখেন একই হাদিসটা নিয়ে এসেছে এখানে যে কলা লা সালাত আলী মাল্লাম ইকরা বিফাতিয়াতিল কিতাব ফাসিদান এখন ফাসিদান শব্দটা মজুদ আছে এই হাদিসের কমেন্টারিতে সুফিয়ান ইবনে ওয়াইনার কলটা নিয়ে এসেছে কলা সুফিয়াল লিমান ইসালি আহদা যে এটা একাকি নামাজের জন্য তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদের বুঝতে বাকি নেই যে আসলে তিনি এখানে একটা মূলত খেয়ানত করেছেন এবং তিনি খেয়ানত স্পষ্টভাবে করেছেন আপনারা বুঝতে পারলেন আসেন আমরা আপনাদেরকে মাক্তাবাতু শামিলা থেকে যে সফটওয়্যার আছে ওখান থেকে দেখাই যে আসলে সুফিয়ান ইবনু ওয়াইনা কোন হাদিসের উপরে কমেন্ট করেছে লা সালাতা ইল্লা কিতাবি হাদিসে কমেন্ট করেনি এটা সম্পূর্ণ মিথ্যা কথা তিনি ফাসিদান যে হাদিসে যুক্ত আছে সেই হাদিসে তিনি এই কমেন্টটা করেছেন আসেন আমরা আপনাদেরকে মাক্তাবাতু শামিলা থেকে নিয়ে আসার চেষ্টা করি যে মাক্তাবাই শামিলা আমাদের সামনে এসেছে মাক্তবি শামিলা আমরা নতুন হাদিসে ঢুকলাম সুনান আবি দাউদ হাদিস নাম্বার আটশো বাইশ আটশো বাইশ আমরা আসলাম হ্যাঁ চলে এসেছে দেখেন একই হাদিস লা সালাত আলিম আল্লাম ইকরবি তিল কিতাব এগেন ফাস ইদান ফাসিদান শব্দটা ফাসাইদান শব্দটা আছে কলা সুফিয়ান লি ইমান ইউসাল্লি হাদা স্পষ্ট এখন আপনাদের বুঝতে বাকি নেই যে আমাদের মুফতি শামসুদ্দোহা তিনি একটা মিথ্যাচার করেছে একটা হাদিসের রিভারত আর একটা হাদিসের মধ্যে তিনি সংযুক্ত করে দিয়েছেন আল্লাম ইকরবি ফাতিল কিতাবে সুপিয়ান ইবনু ওয়াইনা রহমহল্লা তিনি কমেন্ট করেননি এই কমেন্ট করেননি এই কমেন্ট করেননি তিনি করেছেন যে হাদিসে ফাসিদান যুক্ত আছে অতিরিক্ত একটা কিরাত করলো না তার নামাজ হলো না ওই হাদিসে তিনি বলেছেন এটা এক একই নামাজিদের জন্য আর ইমাম আহমেদ বিন হাম্বালের কলটা তো অর্ধেক পড়েছেন ইমাম আহমেদের শেষ রায়টা আপনি দেননি তারপর একটা উসুল হানাফিদের উসুল আছে শারহু মানিল আসার ইমাম তহবি নকল করেছে পৃষ্ঠা তেরো এবং চৌত্রিশ ও নব্বই নম্বর পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি কোনো যখন একটা রায় মানে পোষণ করছে আর তার আমল এ দুটোর মধ্যে যদি সাংঘর্ষিক হয়ে যায় তো তার আমলটা প্রাধান্য পায় রায়টা তখন মারদুদ হয়ে যায় তো ইমাম আহমেদের তো আমল বা তার মাঝাবের প্রতি হতো সুরা ফাতিহা পড়া আর তার ব্যাখ্যা তাহলে এখানে অটোমেটিক এটা মারদ হয়ে যায় আপনাদের ওসুলের ভিত্তিতে তো সার্বিক দর্শক মন্ডল দেখেছেন যে তাদের মিথ্যাচার তারা মানে এক হাদিসের ইবারতের সঙ্গে অন্য এক মহাদিসের নামে মিথ্যা কথা বলে হুকুম লাগিয়ে দেয় আমরা ধারাবাহিক পর্যায়ে দেখাচ্ছি বলেছি যে তাদের মিথ্যাচার আমি কমপক্ষে একশো খান আপনাদেরকে দেখাবো আজকে কেবল তো দশ নম্বর পর্ব আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ, আরো অসংখ্য মিথ্যাচারী এর আগেও দেখিয়েছি যে তারা একদম হাদিসের মধ্যে কারচুপি করে মহাদিসের কথা নিয়ে খেল তামাশা করে সুপ্রিয় শ্রোতা মন্ডলীকে বলবো তারা যখন রেফারেন্স দেয় যে অমুক হাদিসের গ্রন্থে এই কথা আছে আপনি একটু চেক করে দেখবেন দেখবেন ওখানে খেয়ানত না কিছু না কিছু একটা আছেই মানে কিছু একটা কারচুপি করেছে বলবে দেখেন আস্তামিন বলা শোনান তিন মিনিট আছে কোথায় আছে দুশো আটচল্লিশ নম্বর হাদিস আছে ওখানে যাবেন গিয়ে দেখবেন হ্যাঁ হাদিস আছে কিন্তু শেষে লেখা আছে জিমাম তিরমিজি বলছে যে হাদিসে দুর্বলতা আছে তিনটে কারণ উল্লেখ করেছে আবার বলবে যে রফলাদিন মানে ইল্লা মারাতান ওয়াহিদা ইবনু মাসুদ থেকে আবু দাউদে হাদিস আছে কি আছে যে আব্দুল ইবনু মাসুদ বলেছে আল্লাহ একবার রফলাদিন করেছে মানে এই হাদিস বর্ণনা করবে আবু দাউদ দলিল দিয়ে দিবে কিন্তু আবু দাউদের সাতশো আটচল্লিশ নম্বর হাদিসে চলে যাবেন গিয়ে দেখবেন ওখানে লেখা আছে ইমাম আবু দাউদ লিখেছে যে হাদিসটা দুর্বল এই হাদিসটা জাইব মানে স্পষ্ট যখন তারাবির বিশ টাকা তারাবি মহাত্মা মালিক থেকে যখন দলিল পেশ করবে যে মহাত্মা মালিকের দুশো তেতাল্লিশ নম্বর হাদিসে আছে যে ইয়াজিদ বিন রোমান তিনি বলেছেন যে বিন খাত্তাবের জমানাতে বিশ টাকা তারাবি পড়া হতো ওখানে গিয়ে দেখবেন হাদিসটা এখানে মুনকাতি সূত্র বিচ্ছিন্ন ইয়াজিদ বিন রোমানের সঙ্গে ওমর বিন খাত্তাবের দেখা সাক্ষাৎ প্রমাণিত নাই তো তারা যখনই দলিল দিবে যখন বলবে যে হ্যাঁ নাবির নিচে হাত বাদিস আবু দাউদের সাতশো ছাপান্ন সাতান্ন আঠান্নতে আছে আপনি আবু দাউদের চলে যান আবু লিখে দিয়েছে এই হাদিসটা জাইফ এই হাদিসটা দুর্বল তারপরে দেখবেন আবার বুকের উপর হাত বান্ধার হাদিস আছে মানে তারা হাদিসের শুধুমাত্র হাদিসের ইবারত পড়ছে মানে সই হোক জয়ীফ হোক কিছু দেখার দরকার নেই কিন্তু মহাদ্দিস যে কলগুলো দিয়েছে এগুলো তারা মানে হজম করে ফেলে যেটা আপনাদেরকে দেখালাম আর এক একটা যদি কল বলে ভাবে যে তাদের পক্ষে আসলে সেটা তাদের পক্ষে না তাদের বিপক্ষে যায় যেটা আপনাদেরকে জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখালাম এ ধরনের ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ চলতে থাকবে দেখেন ইনশাল্লাহ তারাও খেয়ানত করছে কিভাবে তাদের খেয়ানত আমরা প্রকাশ করছি আজকে মতো আমরা আলোচনা এখানে শেষ করছি হোম আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু